আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনলাইন আর্নিং গাইড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমরা দেখাবো কীভাবে সিটিএস গাইডে খুব সহজে এবং ইজিলি আপনারা পোস্ট করবেন পোস্ট লাইভ করবেন এবং সম্পূর্ণ ফ্রি একটি আইপি দিয়ে আর আরও একটি বিষয় হলো আমরা গত দুই পর্বে দেখিয়েছি কীভাবে আপনারা জিমিক্সের অ্যাকাউন্ট করবেন কীভাবে সিটিএস অ্যাকাউন্ট করবেন আজ আমরা দেখাবো কিভাবে আপনারা এই সিরিজ গাইডের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করবেন এবং পোস্ট করবেন পোস্টগুলো আপনাদের প্রত্যেকটা পোস্ট কীভাবে লাইভ করতে তো বন্ধুরা চলো কত নামের শুরুতে আমাদের আজকের ভিডিও ভিডিও শুরুতে সবাইকে বলে রাখি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবটন অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাদের সিটিজ পোস্ট করতে হলে আমাদের প্রথমে যেটা করবো আমরা একটা আইডি সব আইডি তারা সবাই এটা ইউজ করতে জানেন যদি কেউ ইউজ করতে না জানেন আমাকে কমেন্টে জানাবেন আমি সে চেষ্টা করবো কীভাবে সব ইউজ করবেন সেটা লিখে দেবেন তো আপনারা যারা সব করতে ব্যবহার করবেন তারা ব্যবহার করবেন সব আইপিগুলো ব্যবহার করলে আপনার পোস্টগুলো করতে লাইভ হবে আর ওকে পোস্ট প্রোগ্রাম সবাই ব্রাউজারে ব্রাউজার অন করি ব্রাউজার অন করার পরে আমরা করবো ফার্স্ট আমরা দেখব আমাদের আইপি সেট করি দেখুন আমাদের আইপির হচ্ছে ইন্টারনেট স্টেট তো আমরা এখন যেটা হোস্ট আছে আমাদের ইমেল অ্যাড্রেস এটা আছে ইমেল ইমেলটা আমরা অন করব আমাদের লাগবে কি ইমোজি লাগবে ইমোজিটা অন করে রাখি ধরুন আমাদের লাগবে সিটিএস গাইডটা হ্যাঁ? এখানে যেটা যেটা লাগবে আমরা আপনাকে সব কিছু লিঙ্কটা দিয়ে দেবো এখানে আরও মেগা পার্সোনাল এটাও আমাদের লাগবে ওকে তো আমরা দেখেছিলাম কীভাবে গত পর্বে আপনারা জেমএক্সের অ্যাকাউন্ট করবেন তবে যা আর যারা এখনও জেমএক্সের অ্যাকাউন্ট কীভাবে করবেন করতে পারে দেখে নেয় তারা আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো জেমএক্সের লগ ইন করার জন্য আমরা প্রথমে যে জিমেক্সের অ্যাকাউন্ট আমরা এখানে দেখবো একটা জেমেক্স দিয়ে আপনারা একটা জেমেক্স থেকে একশোটা জেমেক্স কীভাবে বানাবেন অ্যাভেলেবেল থাকে অপশন দেখুন এই নামটি অ্যাভেলেবেল নেই তো আমরা সংখ্যাটা চেঞ্জ করি এটাও অ্যাভেলেবেল নাই তো আমরা চেঞ্জ করে নিই এবার পাবো হ্যাঁ এই যে নাম পেলাম এইভাবে আপনারা ঠিক একটা একটি করে দশটা পর্যন্ত করতে হবে দশটা ইমেল অ্যাড্রেস এখানে register up to ten email address তো এই ইমেল অ্যাড্রেসগুলো দশটা করার পর এখানে দেখেন এই যে এই জায়গায় ডিলেট অপশন আছে আবার আপনারা এগুলো ডিলেট করলে আবার দশটা ইমেল অ্যাড করে নিতে পারবেন তো আমরা এই ইমেলটা দিয়ে আমাদের মেন ইমেলটা নয় আমাদের যে এই ইমেলটা সেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো এটা কপি করলাম কপি করে লাস্ট যে পাসওয়ার্ড আছে ইউজার নেমটাই পাসওয়ার্ড আমরা এই পাসওয়ার্ডটাই দেবো চাইলে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না চেঞ্জ না করাটাই বেটার হবে এটা আপনাদের মনে থাকার জন্য কারণ এই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার অনেক দিন চলবে অ্যাকাউন্টগুলো একটাও নষ্ট হয় না ইনশাল্লাহ যদি আমার প্রসেস অনুযায়ী কাজ করে না সেভাবে রেখেছি সেভাবে কাজ করলে একটা একটা অ্যাকাউন্ট আপনার নষ্ট হবে সিটিজেন প্রত্যেকটা অ্যাকাউন্টই আপনার থাকবে এবং পরবর্তীতে এক সপ্তাহ পরে আপনি আপনার জায়গায় এই এখানে ক্লিক ক্লিক করে ক্লিক করার পরে এখন সেই আমার সিএমএক্স সিএমএক্স যাওয়ার পরে জাস্ট এটা আপলোডিং রিলোড করবো দেখুন এখানে আমার এখানে মেলটা চলে আসছে আমরা এখানে সরাসরি স্ক্যাম বক্স আপনারা আপনারা কখনো ইনবক্স যাবেন যাবেন স্ট্যাম্প বক্স স্ক্যাম বক্সে যাওয়ার পরে দেখুন এখানে থেকে মেল আসছে is guided. Payment open mode. Thus, movement of upper bar working here quarter series एक साथ तीन के अपने series के बाद तीन नीचा इसलिए ड्रग को डेनी है दास पर डेनी है तो ये देखा था हमने जिसमें Okay, किया है इंटर पर से ओके कंटिन्यू ये हमने क्या डाला है हमने कहा से programmer has been verified you can post new ad পয়েন্টটা হচ্ছে তোমাদের প্লাস মাউসের পাঁচটা মানে আমি একটা অ্যাকাউন্টে পাঁচটা পোস্টই করতে পারি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ট্যাব নিয়ে সরি এখন আমি এই ট্যাপটা আমার প্রয়োজন নেই এটা কেটে দিলাম আস এখন এই যে এইটা দেখুন এখানে এখানে আমাকে পোস্ট করতে হবে পোস্ট করার জন্য ট্যাপ দিচ্ছি তো আমরা একটা যে কোনো সিটি বা স্টেট চুজ করি আমরা যে সিটিতে পোস্টটা করবো ধরুন আমি আলবামার একটা মোবাইলে এখানে একটা পোস্ট করব এখান থেকে আমাদের চুজ করতে হবে কোন ক্যাটাগরিতে আমরা ফিমেল অথবা কোন এই দুইটা যে কোনো একটা দিতে পারি আমি ফিমেল স্পন্স দিলাম কন্টিনিউ দিলাম আবারও কন্টিনিউ দিলাম এখন আমাদের প্রয়োজন টাইটেল এবং বডি টাইটেল একটা হেডলাইন দরকার সাবস্ক্রিপশন দরকার সো আমরা অনেকেই ভেবে বসে আছেন এই যে মেগা পার্সোনাল আমি কাজ করবো সিটি গেটে তো আমি মেগা পার্সোনাল কেন এটা রাখার একটা কারণ আছে মেগা পার্সোনালে আসার পরে এখানটা অনেক পোস্ট পাবো অনেক পোস্ট জাস্ট এই পোস্টটাকে এই হেডলাইনটা কপি করব কপি করে আমাদের টাইটেলে বসাই দেব এবং এর বডি টাইটেল যেটা আছে এটাও আমরা কপি করব কপি করে সরি কপি করে আমরা এখানে বসাই দেব তো অবশ্যই এটা যখন কপি করবেন তখন আপনি অবশ্যই খেয়াল রাখবেন এখানে এই লেখাটার মধ্যে কোনো কী লেখা আছে একটু ফলো রাখবেন মানে এখানে এখানে বয়স দেওয়া আছে টোয়েন্টি ওয়ান আমি টোয়েন্টি ওয়ান দেবো না আমি টোয়েন্টি ফোর দেবো এই জন্য আমি এখানে বয়সটা চেঞ্জ করে দিলাম এবার দেখুন আপনাকে যেটা করতে হবে যে এই পোস্টটা হুবহু দিলে আপনাকে স্প্যাম ধরবে অ্যাকাউন্টটা ব্যান করতে তো আপনাকে ইউনিক করতে হবে সেটা করতে হবে আপনার যে ইমোজিগুলো চেঞ্জ করতে হবে ইমোজিগুলো এই যে গেট ফ্রি ইমোজি আমি এটা লিঙ্ক আপনাদের দেবো এখান থেকে জাস্ট যে কোনো একটা ইমোজি একটা কপি জাস্ট কপি করে নিয়ে এখানে পোস্টের মধ্যে দিয়ে দেবেন জাস্ট এখানে একটু দিয়ে দিলেন এখানে দিয়ে দিলেন ওকে হয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে কিন্তু আপনার যা পারে দেন এই নাম্বার আপনার যদি কেউ এস এম এস সার্ভারের কাজ করেন তো এখানে আপনার নাম্বার দিতে পারেন অথবা যদি কেউ ইমেল নিয়ে কাজ করেন তো আপনার ইমেলের অপশন আছে ইমেলটা দিতে পারেন যদি কেউ লিঙ্ক দিতে পারেন দেওয়ার জন্য লিঙ্কের অপশন আছে লিঙ্কটা দিতে পারেন তো আমরা যেহেতু এস এম এস সার্ভারে কাজ করি এস এম এস সার্ভার নিয়েই কাজ করবো তো আমাদের নাম্বার যেটা সেটা হচ্ছে কি আমাদের অফার নাম্বার যেটা সেটা আমরা এখানে প্রমোট করব তো আমাদের নাম্বার কোনটা আমাদের যে নাম্বার আছে তো সেই নাম্বারটা আমরা এখানে দেবো আমি এটা নাম্বার নেই ওকে এটা আমার নাম্বার আমি এই নাম্বারটা দিয়ে দিই দেখুন এই যে এই জায়গায় নাম্বারটা চেঞ্জ করে দিলাম এবং এই যে এখানে দেখুন এখানেও নাম্বারটা চেঞ্জ করলাম তো নাম্বারটা আপনি আপনার মতো সাদা দিতে পারেন যেমন আপনি এইভাবেও দিতে পারেন তিনটা তিনটা চারটা করে ভাগ করতে পারেন অথবা হ্যাঁ আমি যেমন এইভাবে দিলাম সরি এইভাবে ভাগ করতে পারেন নাম্বারটা এইভাবে সাদাই দিতে পারেন আর না আসলে ডিরেক্ট দিলেও কোনো সমস্যা নাই ওকে এখন আপনারা দেখে কি হবে এখানে আপনার এজ যেটা বয়সটা চুজ করবে চব্বিশ লোকেশন আপনারা লোকাল দিয়ে দেবেন লোকাল ইমেল অ্যাড্রেস অপশনাল দরকার নেই এখানে আপনার যে নাম্বারটা এই নাম্বারটা দিতে হবে আপনি যে নাম্বারটা নিচ্ছেন এই নাম্বারটা দিয়ে দিলেন এখন আপনাকে কী করতে হবে কিছু পিকচার আপলোড দিতে হবে সো আপনাকে পিকচার আপলোড দিতে হবে পিক্সেল আপলোড শেষ হওয়ার পর আপনাদের এখানে দেখুন এখানে টিক মার্কটা দিয়ে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন এখানে অনেক সময় আপনার ক্যাপচা চাবে না ক্যাপচা চাবে না রোবট ভেরিফাই চায় না চায় অনেক সময় চায় না আর রোবট ভেরিফাই বেশিরভাগ সময় চায় না যদি আপনার এখন ব্রাউজারে একটা আপনার পার্সোনাল ইমেল আছে ইমেলটা লগ ইন করেন তাহলে আপনার যাবে না এখন দেখুন আমাদের ফার্স্ট রিসিপ কমপ্লিট আপনারা এখানে যারা এসএমএস সার্ভারে বা ফোন নম্বর দিয়ে কাজ তাদের জন্য বলে রাখি স্টেপ টু থ্রি ফোর কোনো কাজ নাই স্টেপ টু থ্রি এরকম ফর্ম করা যদি কেউ ইমেল দিয়ে কাজ সেক্ষেত্রে আপনার ইমেলটা এখানে দেওয়া লাগবে সেক্ষেত্রে ইমেলটা এখানে দেওয়া লাগে এই জন্য সেকেন্ড পেজ অথবা আপনার যে হচ্ছে ওয়েবসাইটে যাও লিঙ্ক দেবেন তাদের জন্য লিঙ্ক এখানে লিঙ্কটা দিয়ে সেভ কন্টিনিউ দেবেন তো আমাদের যেহেতু লিঙ্ক নাই আমরা সেভ কন্টিনিউ দিলাম না ডিরেক্ট আপনার স্টেপ ফাইভ পেমেন্ট চলে যাবো <coughs> এখানে তারপরে জাস্ট পাবলিশ ইউর এখানে আমার রোবট পেমেন্ট যাবে নাও সেভ আমার এই পোস্ট পাবলিশ হয়েছে তো আমরা একইভাবে আমরা আরো কয়েকটি copy Será দেখবো পোস্টগুলো লাইভ আছে কিনা দেখার তো অবশ্যই প্রয়োজন আছে তাই না যে যত সুন্দর বা যে যত ভালোভাবে ইমোজিগুলো সেট করতে পারবেন তার পোস্টটা তত ভালো লাইভ থাকবে মেন থিংটাই আপনার ইমেজ পাবলিশ ওকে আমাদের পাঁচটি পোস্টই হয়ে গেছে আমরা এখন দেখি পোস্ট একটা চেক করে দেখি হয় কিনা আমরা এখান থেকে জাস্ট আমাদের নাম্বারটা এখানে সার্চ করব সার্চ করে এন্টার দিই দেখি পোস্টটা লাইভে আসছে কিনা data e desculpa postar a imagem. যখন ওই সপ্তাহে পাবলিশ হয় তখন আপনারা চেক করতে অবশ্যই দেখবেন যে তো আপনারা যখন এই রাখবেন পাবলিশ হয়ে যখন নতুন তো আমরা এটা একবার রিভিউ দিয়ে নিই যেটা করলাম আরও এক অ্যাকাউন্ট লগ ইন করে আরও পাঁচটি পোস্ট করে আপনাদের দেখা হয়ে যাবে যে কারণে আর বেশি বড় কিন্তু তো অনেক বাঙালিদের তো অনেক অলস সময় নিয়ে কোনো কিছু দেখাটা সম্ভব হয় না আর আমি অনেক করতে চাচ্ছিলাম কিন্তু করতে হয় না কারণ রাস্তা এতই দেখানো এখানে আমরা কি করলাম অ্যালাইজ অ্যাড্রেস করলাম এই জায়গায় এই অপশনটাতে যে কোনো একটা নাম দিয়ে একটা অ্যাড্রেস করে ক্রিয়েট অ্যাড্রেস যেখানে এখানে যেটা আমরা নতুন একটা ইমেল পেয়েছি সেই ইমেলটা দিয়ে জাস্ট সিটিএস গাইডে আমরা আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওটাতে লগ ইন করছি ভেরিফাই করছি মেগা পার্সোনাল থেকে পোস্ট কপি করে নিছি অ্যান্ড শুধু কপি পেস্ট করে পোস্ট করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্টগুলো লাইভ হয়ে গেছে পোস্ট হয়ে গেছে এবং পোস্ট পাবলিশে আছে লিখে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা সময় নেবে প্রত্যেকটি পোস্টটি পাবলিশ হতে তো বন্ধুরা আশা করি এই প্রসেসটা পোস্টের প্রসেসটা যদি আপনারা ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে দেখেন তো আশা করি আপনাদের কারোরই অ্যাকাউন্ট করতে বা আপনার পোস্ট করতে প্রবলেম হওয়ার কথা প্রবলেম হওয়ার কথা না আর অবশ্যই যারা আমার গত ভিডিওগুলো দেখেন নাই না দেখলে তো অবশ্যই প্রবলেমে পড়বেন সেগুলো দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে সেভিংসের অ্যাকাউন্ট করবেন সেগুলো অবশ্যই দেখে নেবেন দেখে নিয়ে আপনারা পোস্টে আসবেন পোস্টগুলো করবেন আর আমি ভিডিওর শেষে ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি সাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো প্রত্যেক সাইটের লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আমি প্রিভিয়াস ভিডিওগুলো করছি তারও লিঙ্ক দেবো আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে শেষ করতেছি দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর হ্যাঁ like comment share and subscribe করতে বলবেন না আর যারা নতুন আছেন তারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে সেখানে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন ধন্যবাদ সবাই